আমরা প্রতিনিয়ত একই রকম ভিডিও দিচ্ছি যাতে করে আপনারা আমাদের টিমে জয়েন করতে পারেন আমরা শুধুমাত্র আমাদের ইনকাম পেমেন্ট পূর্বের ভিডিও দিয়ে থাকতেছে আমাদের চ্যানেলটিতে আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ইথিক্যাল মানি মেকার এখানে আমরা আমাদের আর্নিং এর পেমেন্ট পূর্বের ভিডিও দিয়ে থাকি আপনারা যারা আমাদের টিমে জয়েন করতে চান তারা এখানে সম্পূর্ণ আর্নিং এর ভিডিওগুলো দেখতে পারবেন এখানে শুধুমাত্র আর্নিং করে কিভাবে আমরা পেমেন্ট ওয়েডল দিয়েছি সেটা ভিডিওই দেওয়া হয় আজকের আমাদের আর্নিং পুরো বছর এটি পাঁচশো একষট্টি ডলার আমরা প্রতিদিনই পেমেন্ট উইথড্রল দিয়ে থাকি প্রত্যেক দিন এখানে টিম ওয়ার্কও করা হয় বা সিঙ্গেল ওয়ার্কও করা হয় এখানে যে শুধুমাত্র টিমের পেমেন্টই দেওয়া হয় তা নয় আমরা সিঙ্গেল ওয়ার্কারেরও পেমেন্ট দিয়ে থাকি যারা অনলাইনে আর্নিং করতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন নিচে আমাদের লিঙ্ক দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে আমরা কোন মেথডে ইনকাম করে থাকি আমরা শুধুমাত্র হোয়াইট মেথডেই কাজ করে থাকি আমরা কোনো ব্ল্যাক মেথডে কাজ করি না আমাদের সাথে কাজ করতে গেলে আপনার ইথিক্যালের মাধ্যমেই কাজ করতে হবে আমাদের টিমে জয়েন্ট হওয়ার জন্যই আমরা একই রকমের ভিডিও আপলোড করে যাচ্ছি যাতে করে আপনারা ট্রাস্ট করেন যে আমরা আসলেই